লাগলো হুসাইন রে তোমার মতো এমন সুন্দর মানুষকে ওরা হত্যা করতে পারলো তোমার মতো এমন দামি মানুষকে ওরা হত্যা করে ফেললো হুসাইন রে তুমি নবীর আওলাদ করা মেরে ফেললো এইভাবে জুলুম করলো কষ্ট দিল মখণ্ডিত মাথা নিয়ে ওরা তোমাকে অপমান করলো কষ্ট দিতে লাগলো মনের অজান্তেই পাদ্রির চোখ বেবে কান্না দিয়ে পানি আসতে লাগলো কানতে লাগলো পাদরি পাদরি কানতে লাগলো রওজা ইমাম হোসেন যদি আল্লাহ পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে কাঁদতে লাগলো মহরমের দশ তারিখে কি ঘর পাঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই রে বলিতে ঘট মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রব্বা যা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবার জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের জেলখানা